ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইটটা কিন্তু ফ্যানের মতো দেখতে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা মাত্র এটা এটা money checker room light torch light money checker মানে এতে জানলাটা চেক করা যাবে চুরাশি টাকা মাত্র লাইট এবং ফ্যান স্ট্যান্ড ফ্যান এটা যে কোনোভাবে রাখা যায় আপনার মিনি ইয়ার কুলার ছোট্ট একটা এসি এটা হচ্ছে এসি দুইশো টাকা এটা হচ্ছে আপনার মিনি আইপিএস বিশ ওয়াট উনত্রিশ টাকা চোদ্দ টাকা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান এবং যেসব নতুন উদ্যোক্তা ভাইয়েরা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক উপকার আসবে বলে আশা করছি আজ চলে আসছি দেশের বৃহত্তম ইলেকট্রিক হোলসেল মার্কেট গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার মার্কেটে আজ দেখাবো এই মার্কেটের সবচেয়ে বড় একটি ইলেকট্রিক দোকানের সন্ধান এটি হচ্ছে আলবিন ইলেকট্রিক জোন এখান থেকে অল্প পুঁজিতে ইলেকট্রিক পণ্য নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এখানে ইলেকট্রিক জগতে প্রায় সব ধরনের আইটেমই পেতে পারেন এখানে পাবেন সব ধরনের LED light switch socket multiplug ceiling fan charger fan বিভিন্ন ধরনের টর্চ লাইট বিভিন্ন ডিজাইনের কালারফুল লাইট মশা মারা লাইট ও ব্যাট সহ ইত্যাদি পণ্য তো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব কোন পণ্যের দাম কত এবং কত টাকা লাভ করা যাবে বিস্তারিত তথ্য চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম সকল ইলেকট্রিক ব্যবসায়ীদের স্বাগতম আমাদের আলবিন ইলেকট্রিক জোনে আপনারা আমাদের এই আলবিন ইলেকট্রিক জোনে সকল ইলেকট্রিক পণ্য খুবই কম দামে নিতে পারবেন আমাদের সিলিং ফ্যান আছে সিলিং ফ্যান আছে জালি ফ্যান আছে তারপরে মিনি চার্জার ফ্যানগুলো আছে ছোট হ্যান্ড ফ্যানগুলো আছে টর্চ লাইট আছে তারপর আপনার মাল্টিপ্লাগ আছে সুইচ সকেট আছে তারপর হচ্ছে আপনার এলইডির e পাঁচ ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াট তিরিশ ওয়াট ষাট ওয়াট নন গ্যারান্টি এবং গ্যারান্টি দুইটাই দুইটা আইটেমই আপনারা আমাদের কাছে নিতে পারবেন আমাদের গ্যারান্টির আইটেমগুলো প্রতিটা আইটেম ছ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের কোন মালের কত দাম আমরা আপনাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের আলবিন লাইট এটা হচ্ছে আলবিন লাইট না আলবিন লাইট হ্যাঁ আচ্ছা আচ্ছা বিশ ওয়াট জি এটা গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি আছে ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে সাথে সাথে নতুন চেঞ্জ একদম চেঞ্জ করে দেওয়া হ্যাঁ, নতুন চেঞ্জ আচ্ছা এটা কত পড়বে এটা এটা হচ্ছে আপনার 60 টাকা ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই যে ডায়মন্ড এটা হচ্ছে ডায়মন্ড এটা নিয়ে 250 টাকা বিক্রি করা যাবে হ্যাঁ 250 টাকা বিক্রি করতে পারবো বন্ধুরা আমরা কিন্তু আজকে আলবিন ইলেকট্রিক জোনে পেয়ে গেছি এখানকার একজন কাস্টমার নিয়মিত কাস্টমার হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে আসছেন নড়াইল থেকে নড়াইল থেকে আসছেন এখানে মাল নেওয়ার জন্য না কিভাবে আসলেন জানলেন কিভাবে এখানে মাল আছে এখানে আমরা ওই যে আপনার আগে যে ইটা আসছে মানে ভিডিওটা আসছিল ওই হ্যাঁ ওইটা মানে ভিডিও দেখে বিরুদ্ধে যে ধরনের মাল দেখছেন আপনারা এখানে আসলে তেমন মাল আছে দেখতে পাচ্ছেন আচ্ছা, আছে তেমন হ্যাঁ আছে আছে না আপনার নিলে কেমন মনে হয় ভালো মনে হয় হ্যাঁ খুবই ভালো ভালো না হ্যাঁ। তো এখানকার মাল নিলে কি লাভ করা যাবে অবশ্যই লাভ করা যাবে যে আমরা বিজনেস করতেছি বিজনেস করে লাভবান হচ্ছি না এখান থেকে লাভ করা যায় হ্যাঁ অবশ্যই আচ্ছা যেমন লাভ বলে বা যেমন দাম বলে তেমন তেমন তো দেয় তো হ্যাঁ দেয় দেয় না না ফাঁকে কি করে না না করে না তো যারা নতুন ব্যবসা করবে যারা নিতে চায় তাদের হ্যাঁ। কিছু বলেন হ্যাঁ যারা নতুন বিজনেস করবে তারা সরাসরি এখান থেকে আইসা মাল নিলে তারা ভালো লাভবান হতে পারবে ইনশাল্লাহ বিশ্ব আট উনত্রিশ টাকা উনত্রিশ টাকা মাত্র নন গ্যারান্টি নশো আট উনত্রিশ টাকা তারপর আপনার পাঁচশো আট চোদ্দো টাকা চোদ্দো টাকা মাত্র পনেরো আট সাতাশ টাকা সাতাশ টাকা মাত্র তিরিশশো আট বাউন্ন টাকা বাউন্ন টাকা ওকে হারিকেন হারিকেন এটা হচ্ছে আপনার উনচল্লিশ টাকা উনচল্লিশ টাকা নন গ্যারান্টি এরপর এটা এটা হচ্ছে পিএসটি সম্পূর্ণ চায়না মাল আচ্ছা এটা রেট হচ্ছে চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা এসডিসি ইমার্জেন্সি ইমার্জেন্সিটা ইমার্জেন্সি এসডি মানে বিদ্যুৎ ছাড়া চলবে এটা ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা হচ্ছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পিস একশো তিরিশ টাকা মানে এসডিসি মানে বিদ্যুৎ ছাড়া চলবে হ্যাঁ বিদ্যুৎ ছাড়া আপনার সর্বনিম্ন দুই ঘন্টা ব্যাকআপ বন্ধুরা আপনারা কিন্তু এখানে আসলে যে আলবিন যে ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডের কিন্তু লাইট পেয়ে যাবেন এবং সেটা গ্যারান্টি সহ পাবেন এই আলবিন লাইট আলবিন লাইট আলবিন লাইট এটা নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ নিজস্ব আমাদের নিজস্ব ফ্যাক্টরির নিজস্ব প্রোডাক্ট বন্ধুরা আমরা কিন্তু এখানে পেয়ে গেছি আরো একজন কাস্টমার যিনি আমাদের এই ভিডিও দেখে চলে আসছেন ভাই আপনি কিভাবে আসছেন এখানে আপনার ব্লগ দেখে ভিডিও দেখে এখানে আসছে ভিডিও দেখে আসছেন না জি ভিডিওতে যে ধরনের মাল দেখেন এখানে আসছে কি সে মাল পাইছেন জি জি সেরকম ভাবে পাইছি মাল মালগুলো ভালো মনে হয় জি ভালো এই মাল নিয়ে কি বিক্রি করে লাভ করা সম্ভব জি অনেক লাভ হয় আর এখানে যারা আছে যে ভাইরা ওরা কি ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে না না ভালো ব্যবহার করে ভালো ব্যবহার করে না পাইকারি মাল নিয়ে যদি আপনারা বিভিন্ন হোম ডিস্ট্রিক্ট আছে যাদের বাসা যেখানে ওখান থেকে যদি আপনারা এখানে আসে মাল নিয়ে যদি আপনারা জেলাভিত্তিকভাবে ডিলারভাবে ব্যবসা করেন হ্যাঁ। তাহলে আপনারা দেখা যাচ্ছে অনেক আপনারা ইনকাম করতে পারবেন একটা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন যেমন আমি প্রত্যেক মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা আমার ইনকাম করি আমি এসেপ এসেপ আচ্ছা বিশ ওয়াট বিশ বডি সুপার সুপারস্টার মডেলের আচ্ছা এটা হচ্ছে আপনার সত্তর টাকা ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এসেপের আর পনেরো ওয়ার্ড ষাট টাকা ষাট টাকা একটা ছোট হ্যাঁ বারো ওয়ার্ড পঞ্চাশ টাকা ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সবগুলো গ্যারান্টি আছে হ্যাঁ ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনার সাথে সাথে চেঞ্জ সাথে সাথে চেঞ্জ চেঞ্জ এটা হচ্ছে আলবিন লাইট আলবিন লাইট এগুলো এসি তারপর দেখেন না এটা হচ্ছে শুধু এসি এসি মানে এসি কারেন্টে চলে কারেন্টে চলবে তারপর হচ্ছে আপনার আসুন বারো ওয়াট বারো ওয়াট এটা না চল্লিশ টাকা চল্লিশ টাকা ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে সাথে চেঞ্জ সাথে সাথে চেঞ্জ বন্ধুরা আপনারা আসলে কিন্তু এখানে সব ধরনের আইটেম পাবেন ইলেকট্রিক লাইট ফ্যান প্রচুর আইটেম আছে তারপর মশা মারার ব্যাট সহ অনেক কিছু পাবেন এমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কাস্টমার আছে সবসময় এখানে মাল নেওয়ার জন্য আসে মাল নিতে আসে এই জন্য যে এখানে আসলে সব ধরনের মাল পাওয়া যায় একই দোকানে আসলে এই আলবিন ইলেকট্রিক আসলে সব পাবেন অনেক কাস্টমার আছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে অনেক ধরনের অনেক বন্ধুরা চলে আসছেন অনেক ব্যবসায়ীরা চলে আসছে এখানে অনেক ব্যবসায়ী আছেন দেশের দূর দূরান্ত থেকে চলে আসছে এখানে পঞ্চাশ টাকা পঞ্চাশ আপনারা কিন্তু এখানে আসলে বিভিন্ন ধরনের মাল পাবেন সবচেয়ে কম দামে বেশি নেই ভালো ভালো মালগুলো পাবেন সবচেয়ে কম দামে নিয়ে আপনারা লাভবান হতে পারবেন এই মালগুলো আলবিন লাইটের কামরাঙ্গা কামরাঙ্গা হ্যাঁ কামরাঙ্গা কালার কটা হয় দুইটা দুইটা কালার হয় হোয়াইট আছে না এটা কত প্রাইস এটা হচ্ছে টাকা মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মাসের হ্যাঁ মাসের এর কত ওয়াট এটা হচ্ছে 20 ওয়াট এসিডিসি এসিডিসি এটা না ইমার্জেন্সি ইমার্জেন্সি কত ওয়াট এটা ডাবল ব্যাটারি এটা হচ্ছে আপনার 15 ওয়াট এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 275 টাকা সর্বনিম্ন কত নেওয়া যাবে পাইকারি সর্বনিম্ন আমরা পাইকারি ডজন এক ডজন এক ডজন এক ডজন নিলে পাইকারি দাম রাখা যাবে হ্যাঁ পাইকারি দাম রাখা যাবে আর কি কি খুচরা নিতে পারবে দুই একটা হ্যাঁ নিতে পারবে খুচরা খুচরা নেওয়া যাবে সেই ক্ষেত্রে একটু দাম বেশি একটু দাম বেশি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আলবিন লাইডার 15 ওয়াট পনেরো ওয়াট হ্যাঁ এটার কালার আছে বিভিন্ন কালার আছে কালারফুল খুব সুন্দর সুন্দর কালার পনেরো ওয়াট না পনেরো ওয়াট আচ্ছা এটা গ্যারান্টি আছে ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি যত প্রোডাক্ট আছে সব ছয় মাস রিপ্লেসমেন্ট আচ্ছা, গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে তিনটা কালার আছে পনেরো ওয়ার্ডের তিনটা কালার আছে আচ্ছা। এটার রেট হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পঁয়তাল্লিশ টাকা পিস জি হ্যাঁ এটা কিন্তু প্যাকেট না হ্যাঁ হ্যাঁ এই যে প্লেন বডির প্যাকেট প্যাকেটটা এটা আলবিন লাইট আলবিন লাইট এটা হচ্ছে বড় লাইট আলবিন লাইটের 50 ওয়াট এটা তো 50 ওয়াট বিগ বন্ধুরা বড় লাইট কিন্তু এটা বিভিন্ন বড় বড় দোকানে রেস্টুরেন্টে লাগাতে পারবো কি কি কাজে লাগে এটা এটা বড় বড় দোকানে কাপড়ের শপিং এর কাপড়ের দোকানে আপনার বাজারের বড় বড় দোকানে কারখানাতে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সকল জায়গায় এটা ইউজ করতে পারবো এটা হচ্ছে আলবিন লাইট 50 ওয়াট 50 ওয়াট এটা 50 ওয়াট আচ্ছা আচ্ছা এটা কত রাখা যাবে এটা হচ্ছে ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুশো বিশ টাকা দুশো বিশ টাকা না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে non guarantee non guarantee non guarantee এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে ফ্যান লাইট চার পাকা চার পাকা একটু দেখি চার পাকাটা বাহ চমৎকার লাইটটা কিন্তু ফ্যানের মতো দেখতে এবং খুব আলো হয় বালোটা কেমন হ্যাঁ অনেক পাওয়ারফুল আলো যে কোনো রুমের এক রুমের জন্য পারফেক্ট এক রুমের পারফেক্ট এটা গ্যারান্টি আছে না হ্যাঁ ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা মাত্র এটা তারপর দেখেন তিন পাকা এটা হচ্ছে ফ্যান লাইট এটাও ফ্যান লাইট ওটা আমরা আগেটা দেখছি চার পাখা আর বন্ধুরা এটা হচ্ছে তিন পাখা তিন পাখা বাহ চমৎকার এটা হোয়াইট এটা হচ্ছে লাইট এটা কিন্তু ফ্যান না বন্ধুরা এটা হচ্ছে লাইট চমৎকার ডিজাইনের কিন্তু লাইট পাবেন আপনারা আসলে এখানে দেখতে পাচ্ছেন বাহ এটা কত টাকা এটা হচ্ছে 170 টাকা 6 মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা 170 আচ্ছা, টাকা হ্যাঁ যারা খুচরা বিক্রি করবেন তারা আপনারা এটা বিক্রি করতে পারবেন আড়াইশো টাকা তিনশো টাকা আরো থেকে তিনশো টাকা বিক্রি করা থেকে তিনশো টাকা আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা। এটা এক রুমের জন্য পারফেক্ট এক রুমের জন্য পারফেক্ট কি মশার লাইট লাইট না এটা লাইটটা জ্বালালে কি হয় এটা আপনার মশা চলে যাবে এই লাইটটা জ্বালালে মশা চলে যাবে হ্যাঁ, এই জায়গায় কালারিং বাল্ব আছে ওই বাল্বটা আপনার মশা টানবো ফ্যানে নিবো তারপর এই জায়গায় যাবে এবার যাবে না তারপর সকালবেলা ফালাই দিব এটার মধ্যে লাইট আছে এটা অন করে দিলে মশাগুলো এখানে গিয়ে মারা যাবে মারা যাবে বাহ চমৎকার একটা মেশিন লাইট বন্ধুরা এই লাইটটা নিয়ে কিন্তু আপনারা মশা মারতে পারবেন এটা হচ্ছে আরেকটা এটাও মশা মারা লাইট ভিতরে আপনার কালারিং বাল্ব দেওয়া আছে মশাই ভিতরে চলে যাবে আচ্ছা মশা ভিতরে চলে যাবে গিয়ে মারা যাবে মারা যাবে এটা কি কারেন্টে চলে নাকি চার্জে কারেন্টে কারেন্টে না তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আর ওইটা এটা হচ্ছে দুইশো আশি টাকা এটা দুশো আশি এটা দুশো আশি এটা তিনশো আশি তিনশো আশি ওকে এটা হচ্ছে টর্চ লাইট এটা টর্চ লাইট হ্যাঁ এটা দুই দিকে ইউজ করা যায় দুই দিকে ইউজ করা যায় মানে রুম লাইট হিসাবেও বাসায় ইউজ করতে পারবো বাচ্চারা পড়াশোনার ক্ষেত্রে আচ্ছা বা বাইরে যাওয়ার জন্য টর্চ লাইট আপনার দুইটা এটার মডেল হচ্ছে অষ্টআশি জিরো এইট অষ্টআশি জিরো এইট মডেল অষ্টআশি জিরো এইট এটার দুইটা লাইট আচ্ছা এটা একটা লাইট হ্যাঁ। একটা আচ্ছা আচ্ছা লাইট দুই দিকে চলে না হ্যাঁ দুইটা এটা রেট হচ্ছে টাকা টাকা মাত্র টাকা মাত্র টাকা আপনি রুম লাইট হিসেবে ইউজ করতে পারবেন যে কোনো বাইরে ইউজ করতে পারবেন এটা রুমের ভিতরে ইউজ করা যাবে রুমের বাইরে চমৎকার এখানে দেখতে বন্ধুরা কয়েকটা কালার দেখতে পাচ্ছেন প্রচুর অনেকগুলো কালার আছে আচ্ছা এখানে আর একটা লাইট দেখতে ছোট ছোট হ্যাঁ ছোট একটা লাইট হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার সত্তর সাতানব্বই আচ্ছা এটা হচ্ছে একশো পনেরো টাকা একশো পনেরো টাকা পিস হ্যাঁ, এটা money checker room light torch light money checker মানে এটা হচ্ছে আপনার টর্চ লাইট ছোটর ভিতরে একটা টর্চ লাইট এটা আপনি লাইট হিসেবেও ইউজ করতে পারবেন রুম লাইট হিসেবে ইউজ করতে পারবেন টর্চ লাইট হিসেবে ইউজ করতে পারবেন মানি চেকার মানে যেটাকে জাল নোট চেক করে এটাতে জাল নোটও চেক করা যাবে জাল টাকা পরীক্ষা করা যাবে হ্যাঁ, জাল টাকাও পরীক্ষা করা যাবে বাহ চমৎকার বন্ধুরা আপনারা কিন্তু এটা নিলে অনেকগুলো কাজ করতে পারবেন এটা হচ্ছে মোম লাইট টর্চ লাইট মোম লাইট টর্চ লাইট হ্যাঁ মোম এখানে একটা মোম লাইট আছে পিছনে হ্যাঁ মোম light torch light torch light কত টাকা এটা এটা হচ্ছে একশো আঠারো টাকা একশো আঠারো টাকা ওকে এটা আপনি টর্চ লাইট হিসেবে ইউজ করতে পারবেন টর্চ লাইট হিসেবে ইউজ করা যাবে আবার গ্যাস লাইট হিসেবে ইউজ করা যাবে হ্যাঁ, হ্যাঁ, আগুন এই যে বন্ধুরা যেমন এই যে এ বাহ চমৎকার লাইট এখানে আবার কিন্তু আগুনও জ্বালানো যাবে আগুনও ধরানো যাবে লাইটও জ্বলবে আগুনও জ্বলবে সিগারেট ধরানো যাবে সিগারেট খাওয়া ভালো না বন্ধুরা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবে আপনারা আগুন ধরানোর জন্য যেসব কাজ দরকার সেটা করবেন অবশ্যই চমৎকার সিস্টেম একটা লাইট দিয়ে কিন্তু অনেক কিছু করা যাবে এরপর আমাদের এখানে একটু ছোট লাইট দেখা যাচ্ছে আরো ছোট না মিনি হ্যাঁ, লাইট এটা হচ্ছে মিনি যেটা 86 70 মানি চেকার মানে এটা মানি চেকার এটা মানি চেকার এটা শুধু টর্চ লাইট মানি চেকার টাকা পরীক্ষা করা যাবে টাকা টাকা জাল নোট পরীক্ষা করা যাবে কত টাকা এটা হচ্ছে 84 টাকা মাত্র 84 টাকা দিয়ে একটা লাইট পাওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং এটা আপনারা টাকা পরীক্ষা করতে পারবেন জাল নোট পরীক্ষা করা যাবে এখন আপনাদেরকে আরেকটা লাইট দেখাচ্ছি এটা হচ্ছে zoom light zoom light zoom light বা জুম লাইটটা কি আচ্ছা আচ্ছা আচ্ছা জুম লাইট না বাহ zoom light room light torch light দুটোটাই ইউজ করতে পারবে এটা ইউজ করা যাবে এটা কত টাকা এটা হচ্ছে আপনার একশো ষোলো টাকা একশো ষোলো টাকা একশো ষোলো টাকা এটা হচ্ছে প্যান আপনার গলার প্যান গলার প্যান এটা না হ্যাঁ গলার প্যান একটু দেখি মালটা আজকের রেট হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা না ওকে এরপর কোনটা আছে লাইট এবং ফ্যান লাইট এবং ফ্যান দুইটা চলবে এটা দুটোটা এটা হচ্ছে চার্জে আজকে রেট হচ্ছে তিনশো দশ টাকা তিনশো দশ টাকা একটা ফ্যান পাইকারি রেট পাইকারি রেট এটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান স্ট্যান্ড ফ্যান এটা যে কোনো জায়গায় রাখতে পারবে এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরও হেভি ফ্যান এটার রেট হচ্ছে আপনার দুশো দশ টাকা এটা একবার চার্জ দিলে আপনার দুই ঘন্টা সর্বনিম্ন দুই ঘন্টা চলবে দুই ঘন্টা চলবে এটা হচ্ছে হ্যান্ড এটা হ্যান্ড এটা হচ্ছে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা হ্যান্ড হাতেই করে চলে না এটা একটা নতুন ফোটাক আপনাদের পাকা ছাড়া ফ্যান পাকা ছাড়া ফ্যান হ্যাঁ এই জায়গায় ক্লিক করলেই আচ্ছা আচ্ছা আচ্ছা ও এখানে ক্লিক করলে এটা তো ফ্যান আসবে বাতাস এই যেমন বাতাস লাগতেছে এখন বাহ আরাম আসবে হ্যাঁ? এটা হচ্ছে আপনার দুশো বিশ টাকা দুশো বিশ টাকা পাকা ছাড়া ফ্যান এটা যে কোনো ভাবে রাখা যায় এটা আরেকটা ফ্যান চমৎকার সব দিকে ঘুরানো যায় এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকাটা যে কোনোভাবে ভাজ করে রাখা যায় না বাহ এটাও আপনার লাইট প্যান লাইট এবং ফ্যান দুইটা এটাতে না এটা হচ্ছে আপনার আটশোশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ফ্যান এটা হচ্ছে তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা ওকে এটা আরেকটা এটা হচ্ছে আপনার পুতুল ফ্যান এটা হচ্ছে দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা এটা না আচ্ছা এটা হচ্ছে আপনার পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা এটা এটা চার্জ সব তো চার্জেবল হ্যাঁ রিচার্জেবল সব রিচার্জেবল এটা হচ্ছে আপনার 1030 টাকা টাকা এটা বড় না এটা এটা হচ্ছে 170 টাকা এটা হচ্ছে আপনার বল লাইট বল লাইট এটা হোয়াইট আছে আছে বল লাইটটা এই সাদাটা হচ্ছে কালারটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা বল লাইট চমৎকার কালারফুল লাইট এটা হচ্ছে আপনার mini air cooler mini air cooler বাহ চমৎকার ছোট্ট একটা এসি এসি এসি ছোট্ট এসি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি দুইশো ষাট টাকা দুশো টাকা এসি পাওয়া যায় বাহ এই যে এই লাইটটা চারটা পাখা রয়েছে এখানে এবং কালারটা হচ্ছে বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা কালার আছে দূরে দেখা যাচ্ছে এই কালারগুলো পেয়ে যাবেন পাঁচটা কালার পাওয়া যাবে না এটার রেট হচ্ছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা পাঁচটা কালার হবে কালার কয়টা পাঁচটা পাঁচটা কালার হবে ওকে এটা হচ্ছে আপনার পেস্ট কিলার এটা হচ্ছে এক ফুটি এক ফুটের হ্যাঁ এক ফুটের এটা হচ্ছে এগারোশো টাকা আর আপনার এটা হচ্ছে দুই ফুটি পেস্ট কিলার এটা না হ্যাঁ এটা হচ্ছে দুই ফুটি পেস্ট কিলার হ্যাঁ। আপনার তেরোশো টাকা তেরোশো টাকা এটা না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার মিনি আইপিএস এক সাজে আপনি ব্যাকআপ পাবেন আট ঘন্টা আট ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে হ্যাঁ মিনি আইপিএস মিনি আইপিএস বাহ যে কোনো জায়গায় ঝুলেতে পারবেন এটার রেট হচ্ছে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা IPS mini IPS mini IPS এবার দেখেন সুইচ সকেট সুইচ সকেট এগুলো হচ্ছে সুপার স্টার মডেলের সুপার স্টার মডেলের সুইচকের বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার নব্বই টাকা এটা হচ্ছে আপনার বত্রিশ টাকা বত্রিশ টাকা বন্ধুরা এখানে কিন্তু সবচেয়ে অনেক দামের আছে কম দামে বেশি দামে সব পাবেন অনেক আইটেমের মাল্টিপ্লাক আছে বিভিন্ন রেটের এক এক রেটের আছে আপনার পাঁচ মিটার আছে তিন মিটার আছে টেন মিটার আছে সব মডেল পাবে সব মডেলের মাল্টিপ্লাক পাবে সব দেখানো সম্পূর্ণ তো আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন সব ধরনের আইটেম এখানে এগুলো হচ্ছে ক্যাপাসিটার ক্যাপাসিটার আচ্ছা কত পিস এগুলো এগুলো হচ্ছে আপনার made in Thailand made in Thailand two point five হচ্ছে একত্রিশ টাকা থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে বত্রিশ টাকা আপনার ক্যাপাসিটার তাবিজ বলে এটাকে তাবিজ ক্যাপাসিটার হ্যাঁ one point five two point five three point five four point five কোনটা কত টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আপনার হচ্ছে এগারো টাকা টু পয়েন্ট ফাইভ হচ্ছে তেরো টাকা আপনার থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে সতেরো টাকা সতেরো টাকা আচ্ছা আচ্ছা আর যে আমাদের ব্যাটারি ফোর ফোর বল হচ্ছে আপনার দুশো টাকা ব্যাটারি সিক্স বল হচ্ছে আপনার তিনশো টাকা বারো বল হচ্ছে ছয়শো টাকা ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার T eight solar bulb solar bulb হ্যাঁ সোলার বাল্ব এটা টি এইট এটা হচ্ছে আপনার নন গ্যারান্টি একচল্লিশ টাকা মাত্র একচল্লিশ টাকায় এটা পাওয়া যাবে না আচ্ছা ওকে তারপর আপনার